আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেছেন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়ন সহ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল নাগরিক সেবা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে গতকাল রামু উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফার সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সারোয়ার কাজল বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে জেলা প্রশাসক উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরসমূহ এবং ঐতিহাসিক ক্যাপ্টেন হিরাম কক্সের ডাকবাংলো পরিদর্শন করেন টেকনাফে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিটির চাল বিতরণ শুরু হয়েছে গতকাল বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়ন কার্যালয়ে স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান জানান পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউনিয়নের পাঁচ হাজার তিনশো বিশ জনকে ধারাবাহিকভাবে ত্রিশ কেজি করে চাল দেয়া হবে খুরুশকুল এবং পিএমখালী আশ্রয়ন প্রকল্পে বসবাসরত উপকারভোগী এবং প্রকল্পের নির্মাণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের উদ্যোগে গতকাল প্রকল্প এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জকারিয়া এ সময় সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জহরুল্লাল পাল এমএসআইয়ের প্রতিনিধি মোজাম্মেল হক ইউপি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে ইসলামিক রিলিফের সহযোগিতায় বিভিন্ন এতিমখানা এবং হিজড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মহেশখালীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সভায় সংক্ষিপ্ত পরিসরের র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য তৈরি করায় কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন গতকাল অস্বাস্থ্যকর পরিবেশে জীবন বিপন্নকারী দ্রব্য সামগ্রী দিয়ে পণ্য উৎপাদন বন্ধে এ অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় তিনটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এছাড়া সদর উপজেলা কাঁচা বাজারে পুরনো বাটখারা ব্যবহার করায় মাংস ব্যবসায়ীকে সতর্ক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রামুর রশিদনগরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হাসান নামে এক অটোরিকশা চালকের প্রাণহানি হয়েছে এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন গতকাল রাত নটায় ইউনিয়নের পানিরছড়া জেটির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে হাসান পানিরছড়া মুরাপাড়ার তৈয়ম গোলামের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেজবাউদ্দিন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টেকনাফ থেকে ছেড়ে আসা মাছ বোঝাই মিনি পিক আপ পানিরছড়া জেটির রাস্তার মাথায় পৌঁছালে গাড়ি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা সাতাশ মিনিটে চলবে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা চল্লিশ মিনিটে চলবে রাত আটটা ছ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা